আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর্নিং টেক বিদের পক্ষ থেকে আমি মাহফুজ মুদ্দা আপনাদের সাথে আসছি এবং আজকে আরেকটি সিক্রেট সাইটের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সো আশা করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিও তার আগে একটি কথা না বললেই নয় আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আজকের সাইটটি সম্পর্কে একটু বলে নিই আমাদের এই সাইটটি অত্যন্ত সিক্রেট সাইট এই বিষয়ে খুব বেশি ভিডিও আপনারা যদিও দেখতে পাবেন না এই সাইটটা অনেকে জানে না এবং অনেকে জানলেও হয়তো বা সেভাবে বিশ্বাস করছে না অনেকে বলছে পেমেন্ট দেয় না এক্সেট্রা এক্সেট্রা সো আমরা আজকে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট এবং আপনারা কীভাবে আর্নিং করবেন এই বিষয়ে ফুল ডিটেলস আপনাদের দেখাবো এবং তারপরে আমরা অন্য একটা ভিডিওতে পেমেন্ট প্রুফ নিয়ে আসবো সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা আজকে ভিডিওটি দেখছেন আপনারা ভিডিওটি দেখে এই সাইটে কাজ করা শুরু করে দিন কারণ এই সাইটের এখন ইউজার কম এই জন্য অনেক বেশি আর্নিং হচ্ছে সো ভিডিওটি শুরু করব ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে সো এই হচ্ছে আমাদের আজকের সাইট কয়েন পে ইউ সেই সাইটটা আপনারা এখান থেকে ক্রিপ্টোকারেন্সির যে সমস্ত কয়েন রয়েছে আপনারা কিন্তু এগুলোতে উইড্রো করে নিতে পারবেন খুব সহজে আপনাদের ফসেট পে অ্যাকাউন্টের মাধ্যমে সো ফসেট পে নিয়ে বিস্তারিত আসলে বলার কিছু নাই এটা আপনার কয়েন ক্রিপ্টোকারেন্সি উইড্রোয়াল একটা মেথড সো আপনারা কিভাবে আপনারা ফসেট পেতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও ইনশাল্লাহ দিয়ে দিব আর যদি আমি ভিডিওটি আপলোড দিতে দেরি করি তাহলে আপনারা অবশ্যই পূর্ববর্তী ভিডিওতে অথবা ডেসক্রিপশন বক্সে আই বাটনে আপনারা কিন্তু পে অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক পেয়ে যাবেন সো এই সাইটটা সম্পর্কে আসলে বেশি কিছু বলার নাই কারণ অসাধারণ একটি সাইট এবং আপনাদের আগেও বললাম এটা আপনাদের একদমই সিক্রেট সাইট সো এখনও কিন্তু খুব বেশি তাদের ইউজার নেই আপনারা দেখেন তারা এখানে বলে দিছে আমরা যদি ডিটেলসে দেখি অ্যাক্টিভ ইউজার উইকলি তাদের এক লাখ বত্রিশ হাজার চারশো ছাব্বিশ সো তারা পেমেন্ট করেছে হচ্ছে এখন পর্যন্ত এই পরিমাণ এবং অ্যাডভার্টাইজমেন্ট ইমপ্রেশন উইকলি হয়েছে কিন্তু এই পরিমাণ সো আপনাদের বারবার বলছি আপনারা এই ভিডিওটা দেখার পর অবশ্যই এই ভিডিওতে কাজ শুরু করে দেবেন সো এই অ্যাকাউন্টে লগ করার জন্য আপনাদের অ্যাকাউন্টটা প্রথমে সাইন আপ করতে হবে কারণ অন্যান্য যে সমস্ত আরও কিছু সাইট আছে যেগুলোতে আমাদের সাইন আপ করতে হয় না গুগল দ্বারা বা জিমেল দ্বারা আমরা কিন্তু ডিরেক্ট লগ করে নিতে পারি সো ওইখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটটা হয়ে যায় সো এই অ্যাকাউন্টে কাজ করার জন্য অবশ্যই আপনাদের প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো এই সাইটে জয়েন লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেইখান থেকে জয়েন করলে কিন্তু আপনাদের এক্সট্রা কিছু সুবিধা আপনারা অবশ্যই পেয়ে যাবেন সো এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে জয়েন ফ্রি অথবা রেজিস্টার যে কোনো এক জায়গায় ক্লিক করে দেবো সেখানে ক্লিক করার পরে আপনার সামনে একটা ফর্ম আসবে যেখানে আপনার ইনফরমেশনগুলো দিয়ে এখান থেকে সাইন আপ করতে হবে সো দেখেন এখানে ইউজার নেম ইমেইল পাসওয়ার্ড এবং রিপিট পাসওয়ার্ড দিতে বলেছে সো আমরা এখানে আমাদের পছন্দ মতো একটি ইউজার নেম দিয়ে দিব তারপরে আমরা নিচের ইমেল পাসওয়ার্ডগুলো দেবো তো আপনারা এখানে পছন্দ মতো একটা ইউজার নেম দিয়ে দেন এরপরে ইমেল দেন এরপরে পাসওয়ার্ড দেন সো আমরা এখানে ইমেল ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে ব্যাক করছি ভিডিওতে তো দেখছেন আমরা এখানে ইউজার নেম ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছি এরপর আমরা একটু নিচে আসবো এখানে আমাদের টার্ম অ্যান্ড সার্ভিসে এখানে আমাদের ক্লিক করে দিতে হবে এরপর আমাদের আই এম নট রোবট এখানে ক্লিক করে রিক্যাপচারটা পূরণ করতে হবে সো এখানে আপনাদের রিক্যাপচারটা পূরণ করার সাথে সাথে আপনাদের বলে রাখি আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের আবারও বলবো যারা এই সাইটে এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি কাজ করা শুরু করেননি আপনারা ভিডিওটি দেখার পরে কাজ করা শুরু করে দিন রেজিস্টারে ক্লিক করার পর দেখবেন তারা আপনাকে একটা মেইল পাঠিয়েছে আপনার মেইলে যে মেইলে থাকবে একটা কোড সো আমরা মেইলে আসলাম মেইল আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কয়েন পেউ থেকে এখানে একটা মেইল এসেছে সো এই হচ্ছে আমাদের কোড আমরা কোডটা কপি করে নিলাম কপি করে নিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্টে গিয়ে এখানে ইমেলের কোডটা কনফার্ম করে দিব এরপর আমরা এখানে কম কনফার্মে ক্লিক করে দিব সো দেখেন আমাদের কিন্তু এখানে রেজিস্টার সাকসেসফুলি দেখাচ্ছে এরপরে আমরা এখানে লগ ইন করবো সো লগ ইন করার জন্য আমাদের এখানে ইমেল এবং পাসওয়ার্ডটি দিতে হবে আমরা ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে ব্যাক করছি ভিডিওতে আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপর আমরা রিক্যাপচাটা পূরণ করে নেব রিক্যাপচাটা পূরণ করার পরে কিন্তু আমরা অ্যাকাউন্টে লগ করতে পারবো আমাদের রিক্যাপচা পূরণ হয়ে গিয়েছে আমরা এরপরে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে আমাদের এই সাইটটি তাদের মেইন ইন্টারফেসে নিয়ে যাবে সো এই দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু হয়ে গিয়েছে সো এখানে বেশ কিছু বোঝার বিষয় আছে এবং বেশ কিছু সেটিংস আছে যেগুলো আপনাদেরকে ঠিক করে নিতে হবে তার আগে আমরা বলে নিচ্ছি এই হচ্ছে আমাদের কয়েন পে এর মেইন ইন্টারফেস আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে আর্নিং করে বিটকয়েনে উইড্রো করতে পারবেন সো বিটকয়েনের অ্যাকাউন্টগুলো এখন বেশি সাজেস্ট করছি আমি কিসের জন্য কারণ আমাদের সার্ভে জানকিতে ব্যাংকের ডলারের কিন্তু রেট খুবই কম আপনারা জানেন গিফট কার্ডের রেটগুলো কিন্তু অনেক কমে গিয়েছে সো সেই হিসাবে বিটকয়েন লাইট কয়েন এগুলোর রেট আমরা মোটামুটি কিন্তু এইটটি এইটটি প্লাস কিন্তু আমরা পেয়ে থাকি সো তার জন্য আমি এগুলো সাইট বেশি সাজেস্ট করছি এবং আজকের সাইটটি খুবই সিক্রেট কারণ এদের ইউজার কম এবং আপনি এই জন্য তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন সো এরপরে আমরা দেখছি <clears throat> আমরা কিভাবে ইনকাম করতে পারবো সো এখানে ভিউ অ্যাজ এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন শুধুমাত্র আপনারা অ্যাড দেখে এখান থেকে ইনকাম করতে পারবেন উইন্ডোজ অ্যাডস আছে আপনারা কিন্তু সেটা দেখে ইনকাম করতে পারবেন এবং ভিডিও অ্যাডস আছে আপনারা কিন্তু এখান থেকেও ইনকাম করে নিতে পারবেন সো আমি এইখানে ডিটেলসে দেখাচ্ছি না কারণ আপনারা পূর্ববর্তী ভিডিওতে কিন্তু অ্যাড দেখার ভিডিও আমি দিয়ে দিয়েছি সাইটগুলো ক্রিয়েট করার পরে আশা করছি আপনারা ওখান থেকে দেখে নিয়েছেন এবং যারা আজকে নতুন এই ভিডিওটি প্রথম দেখছেন তারা পূর্ববর্তী ভিডিও থেকে কিন্তু দেখে নিতে পারবেন এরপরে যদি আমরা অফারে ক্লিক করি এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এখানে বেশ কিছু সার্ভে প্রোভাইডার যে বড় বড় কোম্পানি তাদের কিছু অফার রয়েছে দেখেন সিভিএক্স রিসার্চ ইওনো অ্যাডগেট মিডিয়া তারা কিন্তু এখানে কিছু অফার দিয়েছে সো আপনি যদি এগুলো পড়েন একটু পড়লে বুঝতে পারবেন দেখেন এখানে একটা অফার রয়েছে complete task and earn cryptos so আপনি যদি এখানে এখানে ক্লিক করে যান আপনাকে তারা একটা টাস্ক দিবে সেই টাস্কটা করলে কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন সো এখানে যদিও এই বিষয়টা খুব একটা বেশি তারা কয়েন এখানে দেয় না যার কারণে আমি এটা সাজেস্ট করব না তারপরেও আপনারা কিন্তু এইখান থেকেও একটা আর্ন করতে পারবেন সেটা অল্প হলেও কিন্তু থাকবে আপনাদের এখানে সো আমরা এখানে অফার থেকে কিন্তু এখানে অফারগুলো দেখতে পাচ্ছি আপনার এই অফারগুলো করে কিন্তু আর্ন করতে পারবেন এরপরে আমরা অ্যাডভার্টাইজমেন্ট এখানে যাচ্ছি দেখি এখানে আমরা কি দেখতে পাচ্ছি সো এখানে আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন এই অপশনটা আমাদের প্রয়োজন নেই এরপরে আমরা আপনাদের আরেকটা বিষয় দেখাই দিচ্ছি সার্ভে কোথা থেকে করবেন সো তার আগে আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এরপরে দেখেন আপনারা ফসেট নামে যে অপশনটা আমরা এই ফসেট নামের অপশনে কিন্তু ক্লিক করে দিচ্ছি সো এখানে কিন্তু আরও কিছু সেটিংস রয়েছে যেগুলো আপনার জন্য খুবই জরুরি আপনি ইনকাম করলেও কিন্তু এই সেটিংসগুলো ঠিক না করলে আর আপনি উইথড্র কিন্তু করতে পারবেন না সো আমি এখানে আপনাদের সেজন্য বলবো আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা কিন্তু সব কিছু বুঝে যাবেন সেই হচ্ছে আমরা ফার্স্ট ক্লিক করার পরে আমাদের এইখানে এই অপশনটা আসলো সো দেখেন এখানে লেখা আছে ফসেট এবং এখানে লেখা আছে claim free cryptos every sixty minutes তো আপনারা প্রতি ষাট মিনিট পর পর কিন্তু এখান থেকে পয়েন্ট ক্লিক ক্লেম করতে পারবেন সো এখানে বেশি কিছু কাজ নাই আপনি যেই কয়েনটাই নিতে চান সেইটা ক্লেম করতে হবে এবং তারপরে আপনাকে একটা সাইটে ডিরেক্ট করে নিয়ে যাবে ওইখানে একটু কাজ আছে সো আমি যেটা আপনাদের এটা বিস্তারিত দেখাতে যাই আমরা বিট কয়েনে যদি নিতে চাই তাহলে আমরা এখানে ক্লেমে ক্লিক করে দিচ্ছি আপনি যেটাতে নিতে যাবেন লাইট কয়েনে নিতে চাইলে লাইট কয়েনে কিন্তু ক্লেম করে দিতে পারবেন সো দেখেন ক্লেম ফ্রি বিটকয়েন নাও এখানে আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আমাদের পেজটি লোড নিচ্ছে এবং দেখেন এখানে একটা সেকেন্ড উঠছে নয় সেকেন্ড থেকে শুরু হয়েছে কাউন্ট ডাউন হচ্ছে সো এখানে আমাদের শূন্য সেকেন্ড হলে শেষ হবে এরপরে দেখছি আমরা কি আসছে সো এখানে আমাদের ক্লিক করতে বলেছে ক্যাপচার করার জন্য আমরা ক্লিক করলাম সে আমাদের এই ক্যাপচারটা করতে বলেছে সো আমরা এই ক্যাপচারটা করে নিব এরপর আমরা ভেরিফাই ক্লিক করে দিচ্ছি এরপর দেখেন আমাদের ক্যাপচাটা কিন্তু পূরণ হয়ে গিয়েছে সো আমরা একটু নিচে গেলে দেখতে পাচ্ছি এখানে ক্লেম নাও অপশন আছে আমরা এখানে ক্লিক করে দিলাম সো ক্লেম নামে ক্লিক করার পরে আমাদের মোটামুটি এখান থেকে পরবর্তী একটা ইন্টারফেসে কিন্তু আমাদের নিয়ে আসলো দেখেন এখানে কাউন্টডাউন হচ্ছে আপনি কিন্তু আবার ষাট মিনিট পর এখান থেকে ক্লেম করতে পারবেন সো এই দেখেন আমাদের এখানে ওয়ান পয়েন্ট সেভেন সাতাশি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে সো আমরা ফসেটে কিন্তু এই সমস্ত অপশন দেখতে পেলাম আপনি যেটা ক্লেম করতে চান যেটাতে উইথড্র করবেন সেই কয়েনে কিন্তু আপনারা এখানে ক্লেম করতে পারবেন এরপর আমরা আবার ড্যাশবোর্ডে যাচ্ছি ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইল এখানে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন এখানে আপনার পয়েন্ট দেখা যাবে এখানে নোটিফিকেশন আসবে এবং এই অপশন থেকে কিন্তু আপনি লগ আউট করতে পারবেন সো আমরা প্রোফাইলে গিয়ে যাব প্রোফাইলে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মেলটি শো করবে এরপরে আপনার পাসওয়ার্ড আপনি যদি চেঞ্জ করতে চান সেটি শো করবে এরপরে রয়েছে ওয়ালেট আপনারা যেভাবে উইথড্র করবেন এই ওয়ালেট সিস্টেম এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন সো এইখানে আপনাদের একটা কাজ আছে সেটা হচ্ছে আপনি যদি উইথড্র করতে চান অবশ্যই আপনাকে ওয়ালেটে কিন্তু আপনার যে ওয়ালেটে উইথড্র করবেন সেই ওয়ালেটে অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ আপনাকে উইথড্র করার জন্য একটা ফসেট পে অ্যাকাউন্ট লাগবে সেই ফসেট পে অ্যাকাউন্টের কিন্তু বিটকয়েনের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে দেওয়ার পরে আপনাকে এখানে নেক্সট করতে হবে সো আপনি যদি লাইট কয়েনে চান আপনি লাইট কয়েনেরটাও দিতে পারেন হ্যাঁ ডস কয়েনেরটা চাইলে ডস কয়েনেরটাও দিতে পারবেন সো এই হচ্ছে আমাদের ওয়ালেটের কাজ এখানে কিন্তু এই কাজটা না করলে আপনারা উইথড্র করতে পারবেন না এরপর আরেকটা যে কাজ রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা না করলেও কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না সো এখানে কি করতে হবে আপনি এখানে একবার ক্লিক করে দেন দেখবেন এখানে তারা আপনাকে মেইলে একটা কোড পাঠাবে সেই কোডটা কি করতে হবে আপনাকে সংগ্রহ করতে হবে সো আমরা আমাদের মেইলে চলে আসলাম একটা রিফ্রেশ দিয়ে দেখছি সো আপনাদের কোডটি নিয়ে কিন্তু এখানে নেক্সট আচ্ছা আমাদের মনে হয় এখানে you need to verify email address before enable two F A please click below button to start so আমরা এখানে নেক্সট করে দিচ্ছি আমরা এখানে যদি নেক্সট করে দিই তারপরে আমাদের এখানে কোড পাঠাবে ওকে সো আরেকটা অপশন দেখেন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা বললাম এইটাও কিন্তু আপনাদের ফিল করতে হবে সো এটা ফিল করার জন্য যে প্রসেসটা বললাম এরপর আমরা মেইলে চলে আসলাম দেখেন আমাদের এখানে কয়েন পাই পেউ থেকে কিন্তু কোড পাঠিয়েছে সো আমরা কোডটা কপি করে নিব আমাদের কোডটা কপি করে নিয়ে আমরা এখানে বসিয়ে দিব এরপর আমরা কনফার্ম করব সো দেখেন আপনাকে এখানে কিন্তু একটা সিকিউরিটি কোড দিয়ে দিয়েছে যেটি কিনা আপনি করতে পারবেন সো নেক্সট করার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা অপশন আসছে তো এইখানে আপনারা কি দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার অথেন্টিকেটর অ্যাপ যেটা রয়েছে আপনি কিন্তু সেটাতে এইখানে কিউআর কোডে স্ক্যান করে আপনারা কিন্তু অথেন্টিকেটরও টু স্টেপ ভেরিফিকেশন করে নিতে পারবেন এরপরে আমরা দেখব এর পরের প্রসেসে আমরা কি করতে যাচ্ছি তো আপনারা দেখতে পেলেন আমরা কিন্তু এইখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে নিলাম আমাদের অথেন্টিকেশন অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে আমরা এখানে কিন্তু স্ক্যান করে কোডটা বসিয়ে দিলাম সো আমাদের এই অপশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন the two factor has been enabled successfully so এটা না করলে আপনারা কিন্তু উইড্রো করতে পারবেন না সো এরপরে আপনারা প্রোফাইল দেখতে পাবেন আমরা এখন প্রোফাইলে রয়েছি সো এখানে আপনাদের প্রোফাইলের নিজে একটা মোর অপশন দেখতে পাবেন এখানে দুটো অপশন পাবেন এই দুটো অপশনে আমাদের কোনো প্রয়োজন নেই সো এই দুটি থেকে বিরত থাকবেন সো আমরা যদি এখানে <coughs> এখন ড্যাশবোর্ডে রয়েছি আপনারা এখানে দেখছেন মেইন ব্যালেন্স পারচেস ব্যালেন্স আর হচ্ছে রেফারেল সো এখানে মেইন ব্যালেন্স হচ্ছে আপনি এখান থেকে যেই আর্নটা করবেন সেই আর্নিংয়ের ব্যালেন্সটা এখানে আপনি দেখতে পাবেন এরপরে পারচেস ব্যালেন্স সো পারচেস ব্যালেন্সে আপনাকে এখানে ডিপোজিট করতে বলেছে সো আমি আপনাদের প্রেফার করব এখান থেকে ডিপোজিট করার কোনো প্রয়োজন নেই কারণ এখান থেকে ডিপোজিট করলে আপনাকে কিন্তু বিটকয়েন তাদেরকে দিতে হচ্ছে সো এখানেও আপনি আপনার যদিও কিছু লাভ থেকে থাকে তারপরে আমরা আমি প্রেফার করবো এখানে আপনার পারচেস ব্যালেন্সে ক্লিক করার অর্থাৎ এই পারচেস ব্যালেন্স থেকে ডিপোজিট অপশনটা কিছু করার কোনো প্রয়োজন নেই এরপর আরেকটা রয়েছে মেম্বারশিপ আপগ্রেড করতে বলেছে এখানে সো আপনাদের এই অপশনটাতেও কোনো কিছু করার দরকার নেই সো আপনারা কিন্তু এইভাবে খুব সহজে এই সাইটটা থেকে আর্ন করতে পারবেন এবং আপনারা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন তাদের একটি অ্যাপ তো আমরা আমরা যদি সার্ভের বিষয়টা আরেকটু বিস্তারিত দেখতে চাই তো আপনারা এখানে ফসেটে ক্লিক করার পরে আমাদের যে অপশনটা আসছে এই অপশনটা তো এখান থেকে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে আপনাদের যে ইন্টারফেসে নিয়ে যাবে আপনার কিন্তু এইখানে নিয়ে আসবে এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন বেস্ট সার্ভে নামে অপশনটি সো এইখান থেকে আপনারা কিন্তু এই সার্ভেগুলো করার মাধ্যমে এই পরিমাণ আর্নিং করতে পারবেন সো এখানে কি করবে আপনারা যারা ফার্স্ট টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো তাদেরকে তাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে আপনাকে এখানে প্রোফাইল সার্ভেটি আগে করতে হবে আপনি যখন এখানে আসলেন দেখলেন এই সার্ভেগুলো রয়েছে তো যে কোনো একটা সার্ভেতে ক্লিক করলেই আপনাকে কিন্তু সর্বপ্রথম প্রোফাইল সার্ভে করতে হবে তো আমি আশা করছি আপনাদের সবারই প্রোফাইল সার্ভে সম্পর্কে ধারণা আছে এটি আর দেখাচ্ছি না ভিডিও অলরেডি যথেষ্ট বড় হয়ে গিয়েছে সো এই ছিল আজকের সাইট আপনারা কিন্তু এইখানে যেরকমভাবে বিট কয়েনে যেরকমভাবে হচ্ছে সার্ভেগুলো পেয়ে গেলেন আপনারা কিন্তু অন্যান্য অপশন যেগুলো রয়েছে ডস কয়েন লাইট কয়েন এখানেও কিন্তু আপনারা ক্লেম করার পরে নিচে ওইখানে ক্লেম ক্লিক করার পরে নিচে ওইখানে কিন্তু আপনাদের সার্ভেগুলো পেয়ে যাবেন সো এই ছিল আজকের সাইট ইউজার কম হওয়ার কারণে এখান থেকে আপনারা বেশ ভালো একটা আর্নিং করতে পারবেন এবং বিটকয়েন লাইটকয়েন এই মাধ্যমগুলোতে উইড্রো দিয়ে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে অপেক্ষা করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ